হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিটা ভিডিও মতো আজ আবার এক নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকে ভিডিওর বিষয় টাইটেল থেকে বুঝতে পারছেন আপনার ডিলিট হওয়া নাম্বার সেটা পাঁচ বছর হোক দশ বছর হোক বা বিশ বছরের হোক তো সে নাম্বারটা ফিরিয়ে পাওয়া সম্ভব আপনি আপনার সেট হারিয়ে গেছে কিংবা সেট ফরমাত দিতে গিয়ে কিংবা আপনি রাগ করে নাম্বারটা ডিলিট করেছিলেন এখন আপনি নাম্বারটা নেওয়ার চেষ্টা করছেন খুঁজে পাচ্ছেন না তার জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো কেউ স্ক্রাইব করবেন না আর আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিটা দিন নিয়ে আসি আপনাদের একটা লাইক আমার ভিডিওটা বানানোর জন্য অনেক উৎসাহিত করে তো চলুন দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে তো আপনি আপনার যে নাম্বারটা খুঁজতে যাচ্ছেন সেই নাম্বারটা কোনো একটা দিন যে আপনার সেই একই সেটে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছিলেন সেই ধরনের কোনো ফেসবুক যদি থাকে তো আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন চলো আমি দেখে নেওয়া যাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো আমি আমার ফেসবুকটা ওপেন করছি এই না ফেসবুকটা আমার বহুত পুরানো ফেসবুক তো কম মিনিমাম দশ বছর ওপর বয়স ফেসবুকটা তো আমি এই ধরনের একটা ফেসবুক দিয়ে আমার অনেক দশ বছর আগে কন্ট্যাক্ট ছিল তাদের তাদের সঙ্গে এখন কন্ট্যাক্ট নেই তো সেই ধরনের নাম্বার আমি খুঁজে বার করব আপনারা আপনার নাম্বারটা খুঁজে বার করতে পারবেন তার জন্য যেটা করবেন আপনি আপনার ফেসবুক ওপেন করে আপনার মেসেঞ্জার ডট আইকন যেটা দেখতে পাচ্ছেন তো মেসেঞ্জার আইকনে আপনি ক্লিক করবেন একটা মেসেঞ্জার ওপেন হবে যাদের ওপেন নেই তারা মেসেঞ্জারটা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো মেসেঞ্জার ওপেন করে আপনি দেখতে পাচ্ছেন আপনারা আমার মেসেঞ্জার ওপেন হয়ে গেছে হওয়ার পরে আমি জাস্ট অ্যাকাউন্টে গেলাম অ্যাকাউন্টে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো একটু নিচের দিকে স্কেপ করে চলে আসলাম আসে দেখতে পাবেন আপনার ফোন কন্ট্যাক্ট বলে একটা অপশান এসছে তো আমি এই অপশানটা ক্লিক করে ওপেন করবো ওপেন করার পরে দুটো অপশান দেখাবে ওপরেটা আছে আপলোড কন্ট্যাক্ট আর নিচের আছে ম্যানেজমেন্ট কন্ট্যাক্টে এই অপশানটাতে আমি নিচেরটাতে ক্লিক করবো ক্লিক করলে আপনারা দেখতে পাবেন একটু ওয়েট করুন তো একটা সময় নিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবারে যেখানে অল ডিলিট কন্ট্যাক্ট চলে এসছে এখানে তো আমার অনেক পুরাতন পুরাতন নাম্বার যাদের সঙ্গে আমার আর এখন যোগাযোগ নেই সেসব নাম্বার এখান থেকে খুঁজে পাওয়া সম্ভব তো আপনারা দেখতে পাচ্ছেন ডট ডট ডট ডট দিয়ে নিচে লাস্টের দুটো সংখ্যা দেখাচ্ছে তো এই ধরনের নাম্বার আসবে তারপরে এটাকে ওপেন করে আমি নাম্বারটা বার করে দেবো আপনাদের ধরে নিন আমি একটা নাম্বার যে কোনো অনেক পুরাতন নাম্বারটা খুঁজছি তো তো দেখতে পাচ্ছেন অনেক নাম্বার আমি একটু পুরোনো নাম্বার খুঁজছি এই জন্য দেরি হচ্ছে তো আমার একটা নাম্বার আমি ভাবছি যে এসব নাম্বারগুলো কাদা নাম্বার আছে না মায়ের এয়ারটেল বলেটা লেখা আছে আমার অনেক আগের একটা বান্ধবী ছিল তার নাম্বার আমি মানে মায়ের এয়ারটেল বলে লিখে রেখেছিলাম তো আমি এটা দেখানোর চেষ্টা করব তো আমি মায়ের এয়ারটেলের নাম্বারটা বার করব মিনিমাম আমি পাঁচ বছর আগে এনার সে কন্ট্যাক্ট করা বন্ধ হয়ে গেছে তো আমি এই নাম্বারটা ওপেন করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এটা জাস্ট ওপেন করলাম ওপেন করলে এরকম আপনারা দেখতে পাচ্ছেন চলে এসছে নাম্বার তো আপনাদের সবার ফেসবুকে এভাবে ঠিক চলে আসবে তো এখান থেকে আপনারা কিছুতে লিখে নিয়ে এটা কপি হয় না জাস্ট এখান থেকে লিখে নিয়ে আপনারা কল করবেন কল করলে আপনারা পেয়ে যাবেন আর একটা রিকোয়েস্ট আমার যে যদি নাম্বারটা আপনারা বার করতে পারেন বা আমার ভিডিওটা দেখে ভালো লাগতে পারে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ